ছোটবেলায় যখন আপুদেরকে যে আমি এইভাবে আই লাভ ইউ বলি তখন কিন্তু আপুরা আমাকে ঠিক এভাবেই রিপ্লাই দেয় পরে যখন আপুদেরকে আমি যে এইভাবে আই লাভ ইউ তখন আমার এরকম অবস্থা করে এটা কোন ডাক্তার রে ভাই আমাকে একটু ভাই এখানে নিয়ে যা আমি একটু চিকিৎসা হই এমন মোটা বিটি আমার মনে হয় না আমি আর কোনোদিন দেখছি এটারে বর্ষা বর্ষাকালে পানি ব্যবহার করতে হচ্ছে না প্রেমের নামে কলঙ্ক আমার মনে হয় প্রেমের নামে মুটা মুটা দেওয়ার চাই মুটা দেওয়ানো দাম্বা মেয়েরা যখন প্রেমে প্রস্তাব পায় তখন খুশিতে কিন্তু ঠিকই ভাবিন আছে যখন পারফিউমে যখন অন্য কিছু দিয়ে ফেলে তখন কিন্তু ঠিক সে অন্য কিছু দিয়ে কিন্তু সেরকম তা আতঙ্ক হয়ে যায় মানুষ যখন ব্যাঙ্গের মতন করে তখন কিন্তু ঠিক সেম ব্যাঙ্গের মতনই হয়ে যায় ছোটবেলায় কার কার সাথে এরকমটা হয়েছে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন